কোথায় যাবে ভেবেছ নানা বাড়ি না দাদা বাড়ি কক্সবাজার না সেন্ট মার্টিন তুমি যখন কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরে বেড়াচ্ছ তখন তোমার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র যে সে কিন্তু বসে নেই সে কিন্তু তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তাই তুমি কক্সবাজার সেন্ট মার্টিন ঘোরাঘুরি না করে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকো এটাই মনে হয় বেস্ট হবে তোমার বাবা মা কি চায় আমাদের বাবা মা আমাদের কাছে কি চায় আমাদের বাবা মা আমাদের কাছে চায় এটাই যেন সে তার বন্ধুর কাছে পাড়া প্রতিবেশীর কাছে বলতে পারে যে এটা আমার ছেলে বা এটা আমার মেয়ে তাহলে তুমি তাদের মুখ উজ্জ্বল করার জন্য একটু ইংলিশে কথা বলা ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া তোমার কিউতে একটু ভালো হওয়া মেন্টাল ম্যাথে তুমি ক্যালকুলেটার ছাড়া একটু অঙ্ক করতে পারা এটাই তো তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তোমার সারাউন্ডিং সারাউন্ডিংয়ে অনেক কিছু দেখতে পারবে যে অনেকেই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য ঘোরাফেরা করছে তুমি কি জানো চাকরি কি চায় চাকরি কি কোনো পার্সন চায় না চাকরি পার্সন চায় না চাকরি চায় কলেজে So, quality and presentation. I would like to see you as a presenter. So, if you want to be a presenter, you have to you have to present yourself. You have to practice a lot. English শেখার জন্য এনভায়রনমেন্টের প্রয়োজন হয় we are ensuring an environment so environment তৈরি করে দিচ্ছি আমরা তোমার এনভায়রনমেন্ট দেখার জন্য টেসলের যতগুলো ব্রাঞ্চ আছে তুমি ঘুরে আসতে পারো নো প্রবলেম তুমি যেখান থেকেই যেই ব্রাঞ্চের কাছাকাছি থাকো না কেন আমাদের নির্দিষ্ট ফোনে তুমি কল করে এখানে ফোন নাম্বার দেওয়া আছে নির্দিষ্ট ফোনে কল করে তুমি তোমার কাছের যে ব্রাঞ্চটা আছে ব্রাঞ্চে ঘুরে আসতে পারো তোমার বাবা মার মুখটা উজ্জ্বল করার জন্য এবং তোমার ক্যারিয়ারকে আরও সুন্দর করে দেওয়ার জন্য আমরা আছি তোমার সাথে সো দেখা হচ্ছে টেসল বাংলাদেশে See you then. Allah Hafiz.